তো ফ্লিপকার্টে বিগ সেভিং ডে সেল চালু হচ্ছে সিক্সথ অগাস্ট থেকে টেন্থ অগাস্ট পর্যন্ত ইলেকট্রনিক্স প্রোডাক্ট এবং সমস্ত প্রোডাক্টের ওপর ভালো ডিসকাউন্ট থাকবে তো তোমরা এই সেলে কিনে নাও এটা হচ্ছে independent day special big saving day sale তো আমি এই ভিডিওটা বানাচ্ছি big saving day sale special video তো আজকে আমি বেস্ট টিডাব্লিউএস আর নেক ব্যান্ড মানে ইয়ারফোনস সম্পর্কে আমি বলবো আন্ডার থ্রি থাউজেন্ডের মধ্যে বেস্ট টিডাব্লিউএস আর নেক ব্যান্ড কী কী আছে আমি সেগুলোই বলবো আমি ওয়ার্ড হেডফোন রেকমেন্ড করছি না কারণ এখন কেউ আর ওয়ার্ড হেডফোন কিনছেও না সবাই ওয়্যারলেসেই শিফট করে যাচ্ছে ওয়ার্ড হেডফোন এখন খুব কম লোকই কেনে আর আমার মতো এখন ওয়ার্ড হেডফোন নিয়ে লাভও নেই তোমরা ওয়ারলেসই নাও তো তোমাদের বাজেট অনুযায়ী তোমাদের যেটা ভাব পছন্দ হচ্ছে তোমরা সেটা নিতে পারো তো আমি থ্রি থাউজেন্ড পর্যন্তই কেন বাজেট রাখলাম তার কারণ থ্রি থাউজেন্ডের ওপর কেউ ইয়ারফোনস কেনে না নর্মালি কিনতে চায় না ঠিক আছে তো অবভিয়াসলি প্রিমিয়াম ইয়ারফোনস তো ভালো হবেই সবসময় মানে আমি দেখেছি থ্রি থাউজেন্ডের ওপর সাধারণত কেউ নেয় না নিতে চায় না তো ওই জন্য আমি আন্ডার থ্রি থাউজেন্ডের ওপরেই ভিডিওটা বানাচ্ছি তো best earphone under three thousand এই ভিডিওটা তোমাদের বাজেটটা অনুযায়ী তোমাদের যেটা পছন্দ হবে তোমরা চুজ করে নাও এটা হলো মিবি কলার ক্লাসিক নেকব্যান্ড যার প্রাইস হলো সিক্স নাইন অন সেল তো এবারে সি পরের ইয়ারফোনটাতে এটা হলো নয়েস নার্ভ নেক ব্যান্ড যার প্রাইস হলো seven ninety nine on sale তো এবার এসছি পরের ইয়ারফোনটাতে এটা হলো Boult audio probass F charger price হলো নাইন নাইন অন সেল তো এবার এসছি পরের ইয়ারফোনটাতে এটা হলো ডিজন নেক ব্যান্ড যার প্রাইস হলো one one nine nine on sale তো এবার এসছি পরের ইয়ারফোনটাতে এটা হলো ডিজো ওয়্যারলেস জ্যাজ যার প্রাইস হলো one three double nine on sale তো এবার এসছি পরের ইয়ারফোনটাতে এটা হলো নয় ফ্লেয়ার এক্সেল যার প্রাইস হলো one four nine nine on sale তো এবার এসছি পরের ইয়ারফোনটাতে এবার আসছি এয়ারবাডসের ওপর এটা হলো Boult audio airbass Y one যার প্রাইস হলো one zero nine nine on sale তো এবার আসছি পরের ইয়ারফোনটাতে এটা হলো ফায়ারবোল্ট ফায়ারফক্স নিনজা প্রো যার প্রাইস হলো one one nine nine on sale তো এবার আসছি পরের ইয়ারফোনটাতে এটা হলো নয়েজ বার্ডস প্রাইম টু যার প্রাইস হলো one four nine nine on sale তো এবার আসি পরের ইয়ারফোনটাতে এটা হলো ফায়ারপোর্ট ফায়ারপডস এনসি এনসি যার প্রাইস হলো ওয়ান ট্রিপল নাইন এটা স্পেশালিটি হলো এটাতে অ্যাপের সাপোর্ট রয়েছে এটা শুধু নামেই এএনসি এটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন প্রপারলি নেই তো এবার আসি পরের ইয়ারফোনটাতে এটা হলো বোল্ট অডিও ইয়ারবেস ষোলো পট যার প্রাইস হলো ওয়ান ট্রিপল নাইন এটার স্পেশালিটি হলো এটাতে থার্টি ফাইভ ডিবি পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন মানে এএনসি রয়েছে তো এবার আসি পরের ইয়ারফোনটাতে এটা হলো অরিয়ামো ও ইপি যার প্রাইস হলো one seven double nine on sale এটার স্পেশালিটি হলো এটাতে একটি প্রাইস কনসিডারেশন রয়েছে up to thirty five dB তো এবার আসছি পরের ইয়ারফোনটাতে আমার রেকমেন্ডেশন এটা একটা বোনাস প্রোডাক্ট যেটা হলো boat audio probass anchor এই হেডসেটটা স্পেশালিটি হলো এটাতে অ্যাক্টিভ নয়েস ক্যান্সেলেশন মানে এএনসি রয়েছে যার প্রাইস হলো three four nine eight it's available on Amazon তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যারা ইয়ারফোনস কিনতে চায় আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশানটা অন করে দাও আর নতুন মাইক তো এই মাইকটার আনবক্সিং এবং রিভিউ খুব শীঘ্রই আসবে এই চ্যানেলে তো অডিও কোয়ালিটি কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই বলো তো আজকে আমাদের এইটুকুই দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে কোনো বোটের প্রোডাক্ট রেকমেন্ড করিনি তার একটাই কারণ আছে বোটের কোয়ালিটি একদম ভালো না তাই আমি বোট কাউকে রেকমেন্ড করি না